ময়দানে বিশ্ব নবী রহমতুল্লিলামী মাত্র তিনশো তেরো জনের কাফেলা নিয়ে হাজির হয়ে গেছেন বিশ্বনবী তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কয়জন অস্ত্র কম ঘোড়াও কম গাধাও কম উটও কম সব কিছু কম চাবুক কম লাঠিও কম ও বল্লম কম তীরও কম সব কিছুই এদের কম কাফের হাজার হাজার সংখ্যায় কাফেররা সংখ্যায় বেশি তাদের বাড়িঘর তাদের অবস্থানও বেশি তাদের ঘোড়া বেশি তাদের গাধা বেশি তাদের উট বেশি তাদের তরবারে বেশি সব বেশি বিশ্বনবী রহমতুল্লিল আলমিন রাত্রিবেলা কিমা টানাইয়া তাকাইয়া তাকাইয়া দেখলেন কাফিররা যেই জায়গায় অবস্থান করতেছে ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা মুসলমানরা যেই জায়গায় অবস্থানের সুযোগ পেয়েছে ওটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা নবী সাবিরা যদিও ঘুমায় আগামীকালকে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের চোখে কিন্তু ঘুম নাই নবীজি গভীর রাতে তাবুত থেকে বের হয় ঠান্ডা পানি দিয়ে কইরা ময়দানের একটা কিনারায় যায় নামাজ বিছাইয়া বিশ্বনবী রহমাতুল্লিনা আলামিন দু চার রাকাত নামাজ পড়ে হাতটা উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছেন বুখারীর বর্ণনার মধ্যে এসেছে বিশ্বনবী হাত উঁচু করে করে কান্না করছেন আর বলছেন আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুবাদ আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুবাদ আয় আল্লাহ আপনি যদি চান আজকের রাত থেকে আর কেউ আপনার কদমে সাজদা করবে না আপনি যদি চান আজকের থেকে আপনার কোনো গোলাম কায়ামত পর্যন্ত আর রুকু করবে না আপনি যদি চান আপনার কোনো বান্দা আপনার গোলামি করবে না তাহলে আজকে মুসলমানদেরকে পরাজয় করে দেন কাফেরদের বিজয় দিয়ে দেন আর যদি আপনি চান মুসলমানরা কায়ামত পর্যন্ত ইবাদত করবে মুসলমানরা কায়ামত পর্যন্ত রোজা রাখবে মুসলমানরা কায়ামত পর্যন্ত আপনার কুদরতি খদমের সাজদা করবে তাইলে মৌলিক যেমন করে হোক না কেন মাস্কের বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকতে পারে আপনি যেমন করেই হোক আমাদেরকে বিজয় দিয়ে যান আয় আল্লাহ আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখি না মুসলমানদের বিজয়ের কোনো কায়দা কানন আমার নাবির চোখের পানি আর কান্নার আওয়াজ আওয়াজের কারণে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ ঘুমটা ভেঙে গেল আবু সিদ্দিক ডাক দেয় আমার কত আর ঘুমাবি তাড়াতাড়ি করে ঘুম থেকে ও তাইকা তাকা দেখ আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আজরত আমার ডাক আসমান কত আর ঘুমাবি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠ হজরত ওসমান আলী কার্রামাল্লাহু আজহুরে ডাক দেয় সাহাবায়ে কেরামদের সব ঘুম ভেঙে গেছে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সামনে দাঁড়াইয়া সাহাবাই কারাম সব হয়রান হয়ে পেরেশান হয়ে কানতেছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কান্না সহ্য করে করতে না পাইরা নবীজির হাতটা টান দিয়া বুকের সাথে লাগাইয়া দিয়া চোখ দিয়া পানিগুলো ছাইরা ডাক দে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ হাসবুকা ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আপনার কান্না যথেষ্ট হয়েছে আপনার চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে না আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না ওগো নবী আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারবো না গো পয়গম্বর হজরত আমার ফারুক রদিয়াল্লাহ আনহু ডাক দিয়ে বললেন পায়গম্বর আপনি যদি বলেন তিনশো তেরো জনের তিনশো এগারো জন যদি চলে যায় শুধু বদরের ময়দানে আপনি থাকবেন আর আমি অমর থাকব আপনি সেনাপতি হবেন আর আমি আপনার সৈন্য হয়ে ময়দানে যুদ্ধ করব এই মক্কার যত বেইমান আছে ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আমি আমার একা যথেষ্ট আছি আছি নবীজি ডাক আমার এত সাহস কেমন তোমার হয় হাজরত আমার ডেকে বললেন পায়গম্বা আপনি না বলেছেন বেঈমানরা মৃত মানুষের মতো ওরা জীবিত নয় আমরা তো মুসলমান আমরা জীবিত মানুষ একজন জীবিতর সামনে অজীবিত মৃত মানুষদের কোনো দাম নাই ও পয়গম্বর আপনি যদি বলেন আজকে মক্কার সকল কাফিরদের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করার জন্য বলবো আবু বাকার সিদ্দিক দাঁড়ায় ডাক দেয় পয়গম্বর আমরা মুসা পয়গম্বরের উম্মত না আমরা মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা নবীকে ছাইড়া ভেগে যাওয়ার উম্মত না আমরা আপনার ডানে আছি আছি আমরা আপনার বামে আছি আমরা আপনার সামনে আছি আমরা আপনার পেছনে আছি ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা বিজয় ছাড়ব না মক্কা বিজয় ই বলে আপনার বদরের প্রান্তরে বিজয় দেওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না আমরা মোহাম্মদুর রসুল্লাহর মত হইয়া বর্তমান আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল মুজাহিদিন নায়েবে রাসূল ওলামায়ে কেরামদেরকে বলবো আপনারা আরেক আবার বাংলার জমিনে ইসলাম কাম করার জন্য ময়দানে চলতে থাকুন আমরা ভেগে যাওয়ার মুসলমান নই আমরা আপনাদের ডানে আছি আমরা আপনাদের বামে আছি আমরা আপনাদের পেছনে আছি আমরা আপনাদের সামনে আছি বাংলার জমিনে ইসলাম কায়াম হওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না কারা কারা রাজি দুইটা হাত উঠায় দেখা আমার মুসলমান ভাই রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে রাজি জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতে রাজি অর্থ দেওয়ার দরকার হলে অর্থ দিতে রাজি সব রাজি সব রাজি ভালো করে কন্যা রাজি আছেন অর্থ দেওয়ার দরকার হলে রাজি আছেন জীবন দেওয়ার দরকার হলে রাজি আছেন রক্ত দেওয়ার দরকার হলে রাজি আছে মুসলমান ভালো করে বুঝে শুনে বলবা রাজি আছে মুসলমান আরে রাজি থাকবো না কেন আমরা তো আমার এই রক্ত দিয়েছেন আল্লাহ রক্ত কার দেওয়া এই গোস্ত কার দেওয়া এই চামড়া কার দেওয়া জবান কার দেওয়া ব্রেন কার দেওয়া চোখ কার দেওয়া আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবো আল্লাহর দেওয়া চামড়া আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব আল্লাহর দেওয়া গোস্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব আল্লাহর দেওয়া চোখ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব আল্লাহর দেওয়া জবান আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব কোন বাতিলদের রক্ত চক্ষু মুসলমান ভয় করে না মুসলমান বাতিলদের রক্ত চক্ষুকে উপরে ফেলার ক্ষমতা রাখে ঠিক কিনা আজ করে দাও তবে মুসলমান তবে মুসলমান জানো আমরা মারামারি কাটাকাটি হিংসা হাসাদের পাশা ফাসাদের পক্ষে নই আমরা মুসলমান রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ছিল আছে কেমত পর্যন্ত থাকবে আমরা মারামারি করি না আমরা সন্ত্রাসী করি না তবে যদি কেউ সন্ত্রাসী করতে চায় তারে আমরা ছাড়ি না ঠিক কিনা জোরে বলেন আমাদের জীবনের সন্ধিক্ষণেও আমরা নাবিজির কথা বলবো জীবনের সন্ধিক্ষণেও আমরা কোরআনের কথা বলবো জীবনের সন্ধিক্ষণেও আমরা আল্লাহর কথা বলবো ঠিক কিনা আওয়াজ করে বলে ওই যাবু কার নাবিজির প্রিয় সাহাবি ইসলামের শুরুর দিকে নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দেয় পায়গম্বর আপনি যদি আমাদের পারমিশন দেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া একটু খুদ্া দিতে চাই আমার নবী ডাক দেয় আবু বাকার কেমনে সাহস হয় তোমার মাত্র উনচল্লিশ জন সাহাবিয়া মাত্র হয়েছে ইসলামের বয়স খুব কম এখনো হজরত অমর কালিমা পড়ে মুসলমান হল্লাই আমার নবী ডাক দেয় আবু বাকার তোমার কি সাহস হয় আবু বাকার সিদ্দিক বললেন পায়গম্বর যদি আপনি আমার পারমিশন দেন বাইতুল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি এখন খুদ্া দিতে তাইয়া আল্লাহ একবার জোরে বলো নবীজি পারমিশন দিয়ে দিলেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া তাওহীদের পক্ষে রিসালাতের পক্ষে নবুয়তির পক্ষে খুতবা দেওয়া আরম্ভ করলেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনা কাফির মুশরিকদের মেজাজ খুব গরম ওরা হাতের কাছে যা পায় আবু বাকর সিদ্দিক রে তা দিয়ে হামলা করতে আরম্ভ করেছে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু হামলা করে পড়েছে কেউ হাতের সামনে তরবারি পাইছে তরবারি দিয়েই মারতে আরম্ভ করেছে কেউ হাতের সামনে লাঠি পাইছে লাঠি দিয়েই মারতে আরম্ভ করেছে কেউ হাতের সামনে চাবুক পাইছে চাবুক দিয়ে আবু বাকার সিদ্দিক পিঠের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি মারতে আরম্ভ করেছে আবার কেউ চাবুক দিয়ে বুকের মধ্যে আবু বাকার সিদ্দিকের বুকের মধ্যে টাস টাস করে বাড়িগুলো মারে বুকের চামড়াগুলো ফেটে যায় রক্ত টপ টপ করে ওর জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপর দিনের কথা বন্ধ করেন বেঈমানরা মারতে মারতে মারতে মারতে আবু সিদ্দিক সিদ্দিকরে বেহুশ বানায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফালায় রাখছে ওরা মনে করছে মনে হয় আবু বাকর মরে গেছে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজন ধরি করে বাসায় নিয়ে গেলেন মা নাকের কাছে হাতটা নিয়ে দেখে কোনো হালকা হালকা ধরে শ্বাস চালু আছে আবু বাকার সিদ্দিকের মায়ের চোখের পানি টপ টপ টপ টপ করে পড়ে মুসলমান আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুশ নাই মা তাকাইয়া দেখে কাফিররা মারতে মারতে ঠোঁটটা ফাটাইয়া ফেলাইছে ঠোঁট দিয়ে রক্ত বের হয় গাল ফাটাইয়া ফানাইছে গাল দিয়েও রক্ত বের হয় কপালটা ফাটাইয়া ফেলাইছে কপাল দিয়েও আবু বাকার সিদ্দিকের রক্ত বের হয় যেই চাদরটা পড়েছিল পুরো চাদরটাই রক্তে ভেজে আছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ হুশ নাই মা মাথার মধ্যে ঠান্ডা পানিগুলো ঢালতেছে কিতাবে লেখে অনেকক্ষণ পর হুশ ফিরে আসার পরে প্রথম শব্দটা মায়ের দিকে তাকাইয়া ডাক দেয় মা গ আমার বলো না আমার নবীজি কেমন আছে যে মানুষটার হুশ না মানুষটার হুশ ফিরে আসার পরে আমার নবীর কথা জিজ্ঞাসা কর মা ধমক দেয় চুপ কর আর জীবন লোকটার নাম তুই নিবি না আবু সিদ্দিক বলেন মা কেমনে আমি লোকটার নাম না নিয়ে পারি তুমি বলো আমার কাছে তো সবচেয়ে প্রিয় নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকা আবু সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয় ছিল ইলা আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা ওরে মুসলমান আবু সিদ্দিক এক মধ্যে দুধ নিয়ে হাজির হয়ে গেছে বারবার করে বলে দুধটুকু পান কর প্রচন্ড রক্ত জড়েছে তোর শরীর থেকে এই দুধটুকু পান করলে তোর শরীরটা একটু ভালো হয়ে যাবে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন আমি যতক্ষণ পর্যন্ত দুধের পেয়ালায় আমি মুখ লাগাবো না আল্লাহর কসম আল্লাহর ওরে দুনিয়ার মুসলমান আজকে আমেরিকায় যাও চাইনিজ যাও জাপান যাও জার্মান যাও ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়ায় যাও আমার নাবিকে দেখতে পারো নাই রাও যায় হলেও যাইতে কার কার মনে চায় হাত দুইটা উঁচা কইরা আমার মালিকের একটু দেখাও চিল্লায় জোরে একটা ডাক আল্লাহ আওয়াজ করে আরো জোরে ডাক দাও আল্লাহ তুমি কবুল করে নাও জবান খুলে বলো আওয়াজ করে বলো আমিন আবার মুসলমান ভাইরা আবু বাকার সিদ্দিক বলেন মা আমার আর কোনো আফসুস নাই আমি আমার নবীর কাছে যাব মা ডাক দিয়ে বলেন আমি কই পাবো তোর নবী মুহাম্মদ রে বলে কোথাও যদি না পাও আমরের বোন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই আছে হযরত ফাতেমা চলে আসলেন লম্বা কথা আজ তখন পর্দার বিধান পর্দা আয়াত তখন নাজিল হয় নাই হযরত ফাতেমা যখন ঢুকতেছেন আবু বাকার সিদ্দিকের দরজা দিয়া আবু বাকার সিদ্দিক আসতে করে ডাক দেয় বোন আমার আমারে বল না আমার নবী আবু বাকার সিদ্দিকের দিকে তাকাইয়া হযরত فاطمه বলেন আমার নবীকে দেখে আসছি একটু আগে দারুল আরকামে জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা এবার আর দেরি নয় আবু বাকার সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া দিছে আর আস্তে করে ডাক দা মাগো বা আমি সন্তান হিসেবে তোমার কাছে কোন আবদার আমি করি নাই ছোট্ট একটা আবদার করবো চোখের পানি চেড়ে কম দে বুবাকার সিদ্দিক চোখের পানি চেড়ে কম দে বলে বাবা তুই কি বলবি বা তোর কোন কথা কোনোদিন ফালাইছি তুই বল না রে বাবা ওরে দুনিয়ার মুসলমান যাই যেই মানুষটার ঘরে বাবা নাই মা নাই ওই মানুষটা জানে একজন মা সন্তানের জন্য কত বড় নেওয়া যেই মানুষটার ঘরে বাবা আছে মা আছে তারা কোনোদিন বুঝে না আজকের ভরা বজলিশটার মধ্যে এমন কোন মানুষ যদি থাকে যাদের ঘরে বাবা নাই যাদের ঘরে মা নাই ওই মানুষগুলোর চেয়ে দুঃখী মানুষ আজকের এই মজলিশের মধ্যে নাই চিল্লায় গো ঠিক ও যুবক আমি তো প্রায় বলি আজকেরই মোনাজাতটা হয়তো কইরা বাসায় যাইবা না আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনের বায়ান শুই না হয়তো বাসায় যাইবা তোমরা বাসায় গিয়ে দরজা একটু দিবা তোমাদের মা দরজা খুলবে আমি আজাদির ঘরে আমার মা নাই আমি বাসায় গিয়ে দরজা ঢুকা দিলে আমার মা দরজা খুলবে না আমাদের আবিরুল মুজাহিদিন চরম নাই না আবিরুল মুজাহিদিন চরম চরমনাই এই দুইজন মানুষের বাবাও নাই মাও নাই আলম আমাদেরকে ছেড়ে সেই দুই হাজার ছয় ডাকে সাড়া দিয়ে চলে গেছে ভরা আমার মতো কার কার মানে একটু গুলা উঁচা করে দেখাও কার কার বাবা না একটু গুলা উঁচা করে দেখা যুবকের তাকায় দেখি মানুষগুলো কেমনে হাত উঁচা করে ফেলাইছে কারো চোখ দিয়ে টপ টপ করে কাল বেবে গুলো পড়ে চোখের পানি ছেড়া কামদে কেউ চোখের কোটা লাল হয়ে গেছে আমি তোমারে কেমনে বোঝাবো রে ভাই সাবধান করে বলে যে আজকে বাসায় গিয়া যদি মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করে থাকো বাসায় গিয়া মার বাবার পাও দুইটা জড়ায় ধরে মাফ চাইবা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটার ছাড়বা না আবু বাকার সিদ্দিক মায়ের দিকে তাকাইয়া ডাক মা আমি যদি তুমি বলো আমি তোমার কাঁধে ভর করে আমার নবীর কাছে একটু যাইতে চাই মা ডাক দে বাবা তুই যদি বলো আমি তোরে না নিয়ে পারি তুই বল আস্তে করে মা বাকার সিদ্দিকের হাতটা টান দিয়ে কাঁধের উপরে উঠাইয়া নিয়ে রওনা করেছে আমার নবী দারুলার কবে বসা দূর থেকে তাকাইয়া দেখেন প্রিয় সাহাবিটা আসতেছেন সাহাবিটার গাল ফেটে ফেটে রক্ত বের হয় কপালটা ফেটে ফেটে রক্ত বের হয় আমার নবী তাকায় দেখেন ঠোঁটটাও ফেটে রক্ত বের হয় আবু বাকার সিদ্দিকের পুরো শরীরটার চাদরটা রক্তে ভিজা আমার নবী জিনিসের আর কন্ট্রোল রাখতে পারে না বসার থেকে আমার নবী দাঁড়ায় এক কদম দই কদম সামনে আগায় হঠাৎ করে আমার নবী ডাক দেয় আবু বাকার আয় আয় আয় আমি নবীর কোলে আমার নবী আবু বাকার সিদ্দিকের ঢাক দিন আবু বাকার সিদ্দিক মায়ের হাতের থেকে কাঁধটা সরায় আর কাঁধের থেকে হাতটা সরায় একটা দৌড় দিছে হুমরিকে জমিনের মধ্যে পড়ে যায় বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দৌড়ায় গিয়া নবীজি উঠা বুকের মধ্যে নিয়া বারবার করে চাপ দেয় আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পায়ে কপালের মধ্যে জমা দেয় গালের মধ্যে চুমা দেয় হাতের পিঠে আর তালুর মধ্যে চুমা দেয় আর ডাক দেয় নবী আপনার কি কোনো ক্ষতি হয়েছে গো নবী আমার নবী ডাক দেয় না রে আবু বাকার না আমার কোনো ক্ষতি হয় নাই বরং চোদ্দবারেই তো কাফিররা বড় মারছে আবু বাকার সিদ্দিক বলেন নবী আমার আবার যদি জীবনটা চলেও যায় আপনি নবীর জন্য যারা পরিমাণ ক্ষতি না হয় আজকে ওই নবীর ধর্ম দুনিয়ার থেকে

চিৎকার করে জবান খুলে বলো আমি